Subscribe to my channel and click on the bell icon to get notifications about new videos. Follow me on Facebook and Twitter. আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য একটি নতুন টিপস নিয়ে এসেছি এবং এই টিপসটা আশা করি সবার ভালো লাগবে এবং আপনাদের ফোন আসলে আপনারা কানে ধরলে আপনাদের ফোন রিসিভ হয়ে যাবে এবং স্ক্রিনের উপর দিয়ে হাত একটু টাচ করলে এবং ঘোরাইলেই হয়ে যাবে টাচ করতে হবে না স্ক্রিনে তাই রিসিভ হয়ে যাবে এবং কানে ধরলেই রিসিভ হয়ে যাবে যাই হোক এটার জন্য আপনারা ছোট্ট একটি অ্যাপ্লিকেশন করে নেবেন এবং আমি করে দেখাচ্ছি এবং আমি এটা ইউজ করি বাট আমি এটা আনইনস্টল করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য যাই হোক আমি প্লে স্টোর চলে গেলাম এখানে সার দিবেন ই এস টি ইউ আর ই দেখেন গ্যাস স্টোর কল এটাই ক্লিক করবেন এই দেখেন এএসটি যাই হোক আমি ইনস্টল করে নিই একটু ওয়েট করেন ইনস্টল করতে আর কি ডাউনলোড করতে আর কি দেরি হতে পারে এমবি অনেক কম বাহাত্তর কেবি যাই হোক এটা কোনো এমবির পর্দায় ধরে না যাই হোক আমারটা ইনস্টল হয়েছে যাই হোক আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে যাই হোক দেখি অ্যাপসটা কোথায় যাই হোক প্রথমে আপনারা অ্যাপসটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন on off S S notification এটা আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পর এইভাবে দেখাবে তারপর গেস্ট ইউর অ্যান্সার কল এটা আপনারা অন করে দিবেন যাই অন করে দেওয়ার পর এখানে ডেনি বা অ্যালাউ লেখা উঠবে আপনারা অ্যালাউ করে দিবেন যাই আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এটা অ্যালাউ হয়ে যাবে এবং তারপরে ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আরেকটা ব্যাগ ব্যাগ করার পর দেখবেন এখানে সব কিছু টিক দেওয়া আছে যেমন আমি দেখাচ্ছি এ দেখেন এগুলো সব টিক দেওয়া আছে আপনারা শুধু উপরে একটা টিক রাখবেন এবং সবগুলো টিক কেটে দেবেন এবং টিক থাকলে সমস্যা নেই এটা আরও অনেক কাজ করে যাই হোক আপনারা একটি টিক রাখবেন খারাপ শুধু ফোন কানে ধরার জন্য মানি রিসিভ হয়ে যায় তার জন্য একটি ক্লিক করলে এই একটি এইটা অন করা থাকলে হবে যাই হোক এখন এখানে অনেক অপশন আছে কাস্টম ফেসবুক অনেক যাই হোক আপনাদের এটাই দেখালাম কীভাবে আপনারা ফোন কানে ধরলে রিসিভ হয়ে যাবে যে কোনো কল রিসিভ হয়ে যাবে তেমন আর কিছু না এটা অন করে নিয়ে পরে ব্যাগ চলে গেলে আপনার যে কোনো ফোন যে কেউ ফোন দিলে কানে ধরলে সেটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে যাই হোক আমার এখানে পাশে কোনো ফোন নাই তার জন্য আমি দেখাতে পারলাম না যাই হোক আপনারা করে নেবেন এবং যে কোনো কল করে নিতে পারেন এটা অবশ্যই অবশ্যই ভালো শিওর এবং এটা আপনার যে কোনো মোবাইলের হবে সমস্যা নাই যাই হোক আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের উৎসাহিত করার জন্য সবার কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব না করছেন এবং তারা পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম